চাই আমি আজকে এই বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন যে সোনার বাংলার এই সোনার বাংলার আমি চেষ্টা করে যাচ্ছি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে সোনার বাংলা কিভাবে বানাইতে হয় আমি আমার দ্বারা আমি চেষ্টা করে যাচ্ছি আজকে আমার পিছনে দেখতেছেন এখানে চারটা মোটর সাইকেল আছে এবং তিনটা অটো রিক্সা আছে আমি আপনাদেরকে বলতে চাই আমার মা আমেরিকাতে থাকেন আমার মা আমেরিকাতে বয়স্ক হিসাবে পাঁচ লাখ টাকা ভাতা পাইছেন এই সময়ে আমি ছোট ছেলে হিসাবে আমার পাঁচ লাখ টাকা পাঠাইছেন যে আমার যদি কখনো বিপদ হয় তাইলে এই পাঁচ লাখ টাকা যেন আমি খরচ করি আমি বিশ্বাস করি যে বিপদে ফেলানোর মালিক আল্লাহ বিপদ থেকে উদ্ধার করার মালিকও আল্লাহ যদি আল্লাহ আমার বিপদমুক্ত রাখেন তাহলে আমার টাকার প্রয়োজন হবে না এই জন্য আমাদের একাডেমির পাঁচটা ছেলেরে আমি তিনজনকে তিনটা অটোরিক্সা আর বাকি এই চারজনকে মোট চার সাতজনকে আমি তিনজনকে তিনজনকে তিনটা অটোরিক্সা আর বাকি চারজনের চারটা মোটরসাইকেল পাঁচ লাখ টাকার মধ্যে ব্যবস্থা করে এদেরকে দিছি আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে তৃপ্তি হইতে পারে না আরে যে যার জায়গা থেকে সোনার বাংলা বানাইতে হবে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করলে আমি বিশ্বাস করি বক্তব্যের মধ্যে না এইটা হবে হচ্ছে কি মানুষে আপনি দান করতে করতে যখন নিঃশেষ হয়ে যাবেন তখন মানুষ এমনিতেই বলবে যে আপনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আপনি একজন ভালো মানুষ আর এই বাংলাদেশের ভালো মানুষের প্রয়োজন অনেক বেশি ভালো খেলে ও রিক্সা চালাইতো আরেকজনে রিক্সা চালাইতো আমি দেখাইছি যে এরাও একটা মোটরসাইকেল কিনে দিছিস ত্রিপুরা সম্প্রদায়ের একজন গর্বিত সন্তান ভালো খেলে আমার বিশ্বাস তাদের একটু যদি দেওয়া যায় শ্রম কোচের আন্ডারে সে অনেক বড় হয়ে যাবে এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই দহুর আলী সে তার বাচ্চা আছে বউ আছে কিন্তু গাড়ি চালানোর কারণে ফুটবল খেলতে পারতো না এই কিনে দিছি শুনেন আমার কাছে আমি সবসময় একটা কথা বলি আপনি বয়সে আশি নানব্বই এটা দেখার বিষয় না আপনি আপনার হ্যাঁ। জীবিত সময়ে কি পরিমাণ মানুষের জন্য সেবা করছেন এটার জন্যই আপনি এই সভ্যতা এই সভ্যতার সভ্যতায় আপনার নাম লেখা থাকবে আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি আমি বিশ্বাস করি যে আমার কিছু বলা লাগবে না আমার প্রতিটা কর্মই হবে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের মতো এবং এই বলে আপনার